ঢাকা থাকে ওই নারীর দিকে তাকায়া কিছু দেখবেও না কোনো মন্তব্য করবেও না এই জন্য ইফটিজিং থেকে যদি বাঁচতে চান নিজেকে পর্দা দিয়ে ঢেকে রাখুন এটা গোলাম রব্বানির নাইনটি ফাইভ থেকে আপনাকে বিশেষভাবে অনুরোধের সুরে জানানো হইবে তাছাড়া ইফটিজিং কমবে না কথা কন না কেন আপনারাই কম একটা বাড়িওয়ালা শুটকি মাছ রান্না করছে রান্না কইরা গোসল করার আগে বিড়ালকে বাড়িতে যায় বিড়াল খবর তার গরম পাতিলের ঢাকনাটা আলগা করে রেখে গেছি খবর তার যদি খাস তিরিশটা বাড়ি আর দিয়ে অন্য বাড়িতে দেবো আমার বাড়িতে আর রাখবো না খবর তার খাস আমি গোসল করে আসি বিড়াল মনে মনে বলতেছে তোমার আজ তুমি করো তোমার কাজ তুমি করো আমার যা করার আমি করতেছি এইবার বাড়িয়ালা গোসল করতে গেছে বিড়াল বিশ বিসমিল্লা সারাই পাতিল সার কথা কর ঠিক এই জন্য মা বোনেরা তাদেরকে যদি পর্দায় রাখা যায় এর পরে যদি ওয়াজ করা হয় তাহলে কাজে আসবে যে মেয়েটা ব্যাপারদায় যায় এটা কার মেয়ে আপনার যে বউটা ব্যাপার যায় যেটা কার বউ আমার বউ আপনার বউ কথা কর না কেন তাই পুরুষ হিসাবে বউটাকে কি এতটুকু বলার অধিকার আমার নাই শেফালি কই যাইতেছে বাবার বাড়িতে যাচ্ছে বোরকা পরে যাওয়া হয় না আমি বুড়ি হয়েছি বোরকা পরে ঘোরা লাগবে বুড়ি হলে তো দিকেও তাকাবি না চ্যাংরা বয়সে তাকাবি এই বয়সে বাইরে কথা বোঝেননি স্ত্রীকে শাসন করতে পারেন আপনি কেমন পুরুষ স্ত্রী যদি বোরকা না করতে চায় লাঠি খুঁজবেন মিশাই এ লাঠি কুটি গেল রে আজ তোর ঠ্যাং পড়তেছি তো বোরকা তখন বলবেন পড়তেছি বোরকা কথাটা ঢেকে না মোশান মানে আজকে আমার কপালে বাপ রে বাপ মার ছাড়া রক্ষা নেই মানে এটা নিয়ে বোঝায় খালি আপনি লাফাবেন তিরিং করে কি গেল কুটিলে মারবেন না খবরদার আল্লাহ রাস্তায় মারবেন না এই দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছে কোন নবী তার স্ত্রীর গায়ে হাত দেয়নি কনসবাহান তাহলে নবীরা যদি তাদের স্ত্রীর দিকে না পিটাইতে পারে নু স্ত্রী কথাই শুনতো না স্ত্রী কথাই শুনতো না তারপরে এই জন্য আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের গুণাবলী গুলো সুন্দর হওয়ার দরকার আছে না আরো ধরে কোন দরকার আছে না না এই জন্য অল্পতেই খুশি থাকেন বাজান বেশি আমি বলতে পারলাম না আইব সালামের কথা বলতেছিলাম বাজান আল্লাহর পয়গাম্বারের পুরো দেহের ভিতরে ঘা ঘা পোকাগুলো পড়তেছে পয়গাম্বার আল্লাহর পয়গাম্বার হজরতে আইব সালাম আল্লাহ তালার পয়গাম্বর আঠারোটা বছর অসুস্থ দেহটা পয়সা গেছে পয়সা গেছে এইবার পোকা যখন পাইগম্বর জিবার ভিতরে ঢুকছে জিহুব্বার ভিতরে যখন পোকা ঢুকে গেছে জিব্বাটা যখন পোকাতে কামড় মারতেছে পাইগম্বর তখন আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার হাতে পায়ে পোকা লেগেছে পুরো শরীরে পোকা লেগেছে গোস্ত পচে গেছে কোনোদিন তোমারে বলি নাই কিন্তু আমি যে জিব্বা দিয়া তোমার মতো মালিকের জিকিরি করি ও আল্লাহ আমি যে জিব্বা দিয়া তোমার মতো মালিকের জিকিরি করি ওই জিব্বার ভিতরে ঘা ধরে গেছে পোকা ধরছে পোকার ঘা ধরার কারণে এই জিব্বা দিয়া তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি যদি পারো তুমি তোমার বান্দা আয়বের প্রতি রহম করো আল্লাহ যদি তোমার দয়া হয় আল্লাহ দেখে বলে আইব রে আঠারোটা বছর অসুস্থ রাখলাম কোনদিন আমার কাছে কিছু বললা না আঠারো বছর অসুস্থ থাকার পর আজকে জিব্বায় ঘা লাইগা গেছে ওই জিব্বায় ঘা থাকার কারণে আমার মতো মালিকের জিকির করতে কষ্ট আয়ুরে বড় ভালো লাগলো এ আয়ু পরীক্ষা অনেক হয়েছে আর না আর না জিব্রাইল যা যা আমার আয়ুবের সব কিছু ফেরাইয়া দে আয়ুব আলাইসাল্লামকে আল্লাহ পরীক্ষা করলেন ধন সম্পদ সব হারাইছে তারপরেও আলহামদুলিল্লাহ বলেছে সব কিছু শেষ হয়ে গেছে তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে শরীর অসুস্থ তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে জিব্বার ভিতরে ঘা এরপরে আল্লাহর জিগিরি করেছে এই যুবক তোমার আমার জিব্বাতে তো ঘা নাই এ যুবক তোমার আমার জিব্বাতে তো কোনো ময়লা নাই তাহলে তুমি যদি জিকির না করতে পারো বুঝতে পারবা তোমার কপাল পড়ে গেছে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফের ভিতরে যেই জিব্বাতে আল্লাহর জিকিরে ভিজা থাকে যেই জিব্বাতে সর্বদা আল্লাহর জিকির করা হয় ওই জিব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহকে কি আজকে বলতে পারবো না আল্লাহ ওইরকম জিব্বা একটা দান করে সেই জিব্বা দেয়া তোমার জিকির হবে সেই জিব্বা দিয়ে তোমার নাম জপতে জপতে জিব্বাটা ভিজে থাকবে এমন একটা চোখ আমাদের দাও আয়ুব আলাইসালাম সুস্থ হয়ে গেলেন ধন সম্পদ যা সব আগের তুলনা আল্লাহ দ্বিগুণ করে ফেরাইয়া দিলেন পাইগাম্বারের চেহারাও পাল্টে গেল আগের সাইতে আল্লাহ অনেক গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দিল এইবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ডেকে বলে আয়ুব তুমি কেমন আছো আয়ুব আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আগেই ভালো ছিলাম কেন বলে আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি আসমান থেকে একবার করে বলতেন আয়ুব তুমি কেমন আছো এই কথার এত মধু এত মজা এত মায়া আমি সারাটা দিনের সমস্ত কষ্ট ভুলে যেতাম আপনার একবার কুদরতি জবানের ভাষা আওয়াজ শোনার পর আপনার কুদরতি জবানের আওয়াজ শোনার পর আমি সমস্ত কষ্টগুলো ভুলে যেতাম আমার আর কষ্ট কষ্ট মনে হইত না এখন সুস্থ হয়েছি আপনি আর আমার খবর নেন না এই জন্য আমি আগেই ভালো ছিলাম সোবাহান আল্লাহ বলেন ধৈর্য কারে বলে পয়গাম্বার কারে বলে

ডেকে বলেন ইয়া গোনা ইয়া কিমিস সালা হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ হে আমার হৃদয়ের স্পন্দন হে আমার আব্বা জান সালাত কায়েম করো সালাত কায়েম করো আপনি আমি সকলেই কম বেশি বাবা হয়েছি আমাদের সন্তানদেরকে কাছে নিয়ে বলার দরকার আছে না নাই ইয়া গোনা ইয়া কিমিস সালা হে আমার কলিজার টুকরা সন্তান সালাত আদায় করো সালাত আদায় করো ছেলেটাকে যখন নামাজের সময় যখন আজান হয় বলা কে যাবে না বাবা তুমিও গোসল করো আমিও গোসল করি বাপ ছেলে একসাথে জহরের নামাজ পড়বো এরপরে একসাথে দুপুরের খাবার খাবো বলা যাবে না এই আদেশ কি করা যাবে না আমাদেরকে আদর্শ বাবা হতে হবে বাজানগো আমার সন্তানগুলোকে নামাজি বানানো লাগবে আমি বাবা হিসেবে ছেলেকে যদি কলেজে নিয়ে যেতে পারি স্কুলে হাতটা ধরে নিয়ে যেতে পারি শ্বশুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইতে পারি ওই সন্তানের হাত ধরে হাতে বাটে মাজারে ঘাটে নিয়ে যাইতে পারি তাহলে আমি বাবা হিসেবে কেন পারবো না আমার সন্তানের হাতটা ধরে মসজিদে যাইতে পারবো না কথা বলেন পারব না এজন্য পরিবারের ভিতরে সলাদ কায়েম করা লাগবে বাজান সলাদ কায়েম করা লাগবে বিবি যদি থাকে বিবির আমি এত ভালোবাসার কথা বলতে পারি এত কাজের কথা বলতে পারি নামাজের কথা কি বলতে পারবো না জোরে বলেন পারবো না বিবি যদি নামাজ পড়ে ছেলেটাও যদি নামাজ পড়ে মেয়েটাও যদি নামাজ পড়ে আপনিও যদি নামাজ পড়েন একটা পরিবারে চারজন ছয়জন সদস্য সবাই যদি নামাজি হয় বলেন তো ওই পরিবারের পরিবারের যারা মালিক ওই পরিবারে যারা কর্তা ওই পরিবারে যারা অভিভাবক বলেন তো দিলের ভিতরে শান্তি লাগে কিনা আমার পরিবারের সবাই নামাজি আলহামদুলিল্লাহ এরকম আমরা প্রত্যেকটা পরিবার যদি নামাজে হইতে পারতাম বলেন তো ছেলে মেয়ের হাত ধরে মসজিদে ঢুকাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ ওদেরকে নামাজের তাকে দেবেন তো ইনশাল্লাহ পারবেন না কুসিঙ্গে না গেলে মা বলে কুসিঙ্গে যা বাবা বলে প্রাইভেটে যা কিন্তু মা বলে না এই আজান হয়েছে মসজিদে যা বলে না বাবা বলে না আজান হয়েছে মসজিদে যা কিন্তু কিছু কিছু অভিভাবক বলে কথা বলে ঠিক কেনা কিন্তু মনে রাখবেন নিজে নামাজ না করে ছেলেরে যদি নামাজের ওয়াজ করেন এই গোলাম রাব্বানি হুজুর ওয়াজ করছে মসজিদে যা তখন কিন্তু উল্টো ঝাড়ি ছেলে দেয় তুমি পড়ো তুমি নিজের নামাজ পড়ো আমার নামাজ পড়তে বলতেছে নিজে আগে ভালো হও কিন্তু দিবি কথা ঠিক এই জন্য আগে নিজে নামাজি হওয়া লাগবে তারপরে ছেলেকে নামাজের দাঁড়াতে হবে ফোন এসে গেছে শেষ করার কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মায়ের ছেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ওয়াল মুকিমিস সালাহ নামাজ পরিবারে কায়েম করা দরকার আছে না না আচ্ছা আজকে যে আমরা আলোচনা করলাম আমরা কোন রাজনীতি আলোচনা করছি কথা বলেছি উস্কানিমূলক বক্তব্য দিয়েছি আমরা তো চাই বেনামাজিকে নামাজি বানাইতে আমরা তো চাই অন্তরের ভিতরে আল্লাহর ভীতি প্রদর্শন করাইতে আল্লাহর ভয় পয়দা করে দিতে আমরা চাই জাহান নামের পথকে ছেড়ে জান্নাতের পথে মানুষকে পরিচালনা করাইতে কথা বলেন ঠিক কেনা সেরাতাল মোস্তাকিমের পথ আল্লাহর পথ দেখাইতে আসছি মানুষকে কথা বলে ঠিক না তারপরেও আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করে আমাদের কথা বলতে যারা দিতে চায় না তাদেরকে আমরা বলতে চাই ভাই প্রত্যেকটা মা পিলে বক্তার পাশে দুই ঘন্টা বসে থেকে আলোচনা শোনেন দেখবেন আপনার সব চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে আলেমেরা উগ্রবাদ নয় আলেমেরা জঙ্গিবাদ নয় আলেমেরা উস্কানিমূলক বক্তব্য দেয় না আলেমেরা কখনো এই জাতির মানুষকে বিশৃঙ্খল উশৃঙ্খল বানানোর জন্য পরামর্শ দেয় না আলেমেরা বেনামাজিকে নামাজি বানাইতে চায় সুদখোরকে ভালো বানাইতে চায় ঘুষখোরকে ভালো বানাইতে চায় বেপরতাই সারা মাগনটাকে ভালো বানাইতে চায় এই সমাজে ওই মানুষগুলো দান করবে কেমনে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে কেমনে সেই কথা বলে সন্তানগুলোকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কথা বলে মানুষদেরকে মসজিদে যাওয়ার কথা বলে আলেমেরা উল্টা পাল্টা বক্তব্য বলে না আলেমেরা রাজনীতি করার জন্য দায়ী বান্ধব থেকে আসে না এই মেসেজটা